সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা মানে ওমানে আমি থাকি তো ওমানে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই চিনেন আমাকে এটা হচ্ছে একটা মানে ওই আপনার আপনাদের কি বলে যে গোড়া আছে না গোড়ার ঘর আমি অবশ্যই গোড়াগুলো আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর গোড়াগুলো কিন্তু গাইস মানে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি অবশ্যই ব্লগে কিন্তু গোড়াগুলো দেখাবো সবগুলো গোড়া কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিও একটু লম্বাও হতে পারে অবশ্যই আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন ওকে দেখেন গাইস ওটা হচ্ছে ডক্টর মানে যেটা মানে গোড়ার ডক্টর আর কি এরা তো দেখেন গাইস ওই ওইদিকে হচ্ছে একটা সাদা গোড়া আছে ওটাও আমি কিন্তু দেখাবো ওকে এরিয়াটা হচ্ছে আমার আরবাফের মানে অনেক সুন্দর একটা জায়গা মানে একদম পার্কের মতো আর কি জায়গাটা এখানে যদি কেউ আসে তাহলে কিন্তু অবশ্যই মানে অনেক ভালো লাগে আর কি মনটা একদম হয়ে যাব দেখেন গাছ খাজুর গাছ মানে নিচে নিচে অনেক সুন্দর লাগতেছে দেখেন গাছ এটা হচ্ছে আমার কপিলের জায়গাটা ওকে গাইস অবশ্যই এই ব্লকে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে সবগুলো করে দেখাবো এখানে ওকে এই জায়গা এই এরিয়াটা হচ্ছে আমার আরবাফের মানে এখানে থাকে সবসময় মানে অ্যানিমাল থাকে আর কি গোড়া আর উট উট হচ্ছে অনেক দূরে মানে এরিয়াটা হচ্ছে প্রায় দশ কিলোমিটার হবে আর কি তো আজকে মানে আমি গোড়াগুলো দেখাবো দেখি চেষ্টা করবো যদি কালকে যদি সম্ভব হয় অবশ্যই আমি ওটগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে ওকে আমার সাথে অবশ্যই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন ওকে গাইস একটা ব্ল্যাক গোড়া মানে আমি বলছিলাম না আপনাদেরকে গোড়াগুলো দেখাবো দেখেন গাইস এটা এখন বাইরে এতক্ষণ পর্যন্ত কিন্তু এ কিন্তু অনেক ধরছিল আর কি রেসিং করছিল এ কিন্তু ছেলে আবার মেয়ে না দেখেন মারবনি ভাই হ্যাঁ thickness. ও তেরি ভয় লাগতেছে গাইস দেখেন ওটা ওর ওখানের ভিতরে কিন্তু আরো অনেকগুলো গুলো আছে আমি কিন্তু এক একটা করে দেখাবো ওকে আমি কিন্তু দেখাতেছি আপনাদেরকে অবশ্যই দেখবেন আপনারা দেখেন দেখেন গাইস এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে লাল সবগুলো হচ্ছে রেসের গুঁড়া এখানে আমার কপিল যেটা আছে এটা মানে আর কি <laughs> এটা হচ্ছে মানি রেস দেয় তো মানে আপনার কি বলে যে বাইরের কান্ট্রিতে গিয়ে রেস দেয় কমসে কম এখানে কিন্তু পনেরো বিশটার উপর হইব ঘর এ দেখেন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু একটা কি সুন্দর করে রাখছি দেখেন এগুলো এসি আছে সব কিছু মানে একদম মানে অনেক সুন্দর করে রাখছে এদেরকে মানে সবগুলো কিন্তু রেসের তো দেখেন গাছ কত সুন্দরগুলো এটা গাছ দেখেন এটা হচ্ছে আরেকটা এখন আমি দেখাবো আরেকটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক না আসলে মানে ব্ল্যাকের উপরে একটু রেড কালার সিস্টেম এটা দেখেন গাইস অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই এক একটা করে কিন্তু সবগুলো করে দেখাবো কিন্তু আমি বেশিক্ষণ ধরে মানে করতেছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য তো গাইস দেখেন মাশাল্লাহ দেখেন দেখেন গাইস কত সুন্দর গুলা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা হচ্ছে আরেকটা এদিক দিয়ে হচ্ছে আরেকটা আছে দেখেন এটাও হচ্ছে লাল কিন্তু গোড়া ঘোড়াগুলা কিন্তু আমি কিন্তু সকালে মানে দেখছিলাম অনেক দৌড়াই আর কি মানে ভীষণ দৌড়ের উপরে থাকে আর কি রেসিংয়ের তো এই জন্য এটা হচ্ছে আরেকটা দেখেন গাইস এটা হচ্ছে আবার কিন্তু ফুল ব্ল্যাক মার্শাল দেখেন দেখেন আহ আহ আহ আহ দেখেন গাইস কিছু করে না অনেক ভালো দেখেন দেখেন গাইস অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আরেকদিন এই এদিকে দেখেন গাইস আরেকটা এটা হচ্ছে লাল ডাকলে কিন্তু চলে আসে এরা দেখেন গাইস কত সুন্দর করে রাখছে এই চুলগুলো দেখেন কেমন আছো আর এদিকে হচ্ছে এদিকে নাই গাইস মানে বাকিগুলো হচ্ছে বাইরে অবশ্যই এটা হচ্ছে মানে সরি এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে দেখেন দেখেন এখন কিন্তু মানে ঘাস খাচ্ছে ঘাস না আসলে এগুলা ওদের খাবার আর কি দানা জাতীয় খাবার এগুলা তো আমি কিন্তু দেখেতেছি দেখেন জুম দিছিলাম এখন মাশাল্লাহ অনেক ভালো কিন্তু দেখতে এখানে কিন্তু সব কিছু লাগাই আছে দেখেন এক একটা ঘোরার ঘর এক একটা পাঙ্খা তারপর হচ্ছে এসি সব কিছু মানে একদম ক্লিন জায়গা একদম ক্লিন একদম ক্লিন জায়গা দেখেন গাইস অনেক লম্বা কিন্তু এখানে সবগুলো কিন্তু ঘোরা সব দেশেতে যায় এগুলো কিন্তু মানে বিভিন্ন দেশের ঘোরা আছে এখানে আসলে আমেরিকান আছে তারপর হচ্ছে কাতারি আছে তারপর হচ্ছে দুবার আছে আসলে আমি জানি না এই ঘোরাটা কিন্তু অনেক ভালো অনেক বড় এটা মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা হচ্ছে অনেক বড় অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন গাইস এটা হচ্ছে একটু ছোটো আর কি ওই ওইটা হচ্ছে একটা মানে একদম বড় এটা হচ্ছে বড় গোড়া এটা হচ্ছে পছন্দের গোড়া একটা আহ ছান আছে একটা দেখেন সাদা আমাদের গ্রাম অঞ্চলে বলে ছান বলে এগুলো ছাদ বলে আর কি এরকম সাদা যদি কিছু থাকে কপালে তাহলে বলে যে ছাদ বলে এগুলো আর কি আমাদের গ্রামে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ওকে এদিক দিয়ে দেখেন দুইটা কিন্তু রুম হচ্ছে আলাদা আলাদা আপনার এদিকে একটা এদিকে একটা এরকম আর কি এক একটা রুমে এক একটা ও সরি ওয়াইফাই গেছিলাম ওর বাপরে বাপ এরকম কেন করতেছে দেখেন গাইস আসলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই দেখেন গাইস এটা হচ্ছে বাইরেরটা আসলে কিন্তু এতক্ষণ করে ভালো করে বিড়ি করতে পারি নাই ওইখানে ডাক্তার ছিল তো তো এখানে বিড়ি করা কিন্তু বেশি বিড়ি করা মানা এটা হচ্ছে আমাদের মানে দেশি ভাই মানে একদম পছন্দের একটা গুড়া এটা আমেরিকা আমেরিকা এটা হচ্ছে আমেরিকা গুড়া হ্যাঁ। আর এটা হচ্ছে ইমরান ভাই আমাদের দেশের আমার দেশি ভাই মানে আমার বাড়ির পাশে ঘর এখানে জব করে অবশ্যই অনেক কষ্টের জব কিন্তু এখানে দেখেন গাছ এখন কিন্তু বাইরে কিন্তু এগুলা মানে গাছ খাওয়ানোর জন্য আনছিল একটু অসুস্থ মনে হয় পাগুলা দেখেন মানে এখন সকালে কিন্তু অনেক ক্রেজ দিছিল এদিকে রাইসিং করছিল তো পায়ে মনে হয় একটু ব্যথা পাইছিল এখানে আর কি মেডিসিন দিছে দেখেন গাছ আরেকটা ওই সাদা আনতেছে দেখেন হাই হ্যাঁ ভাই আপ শ্রীলঙ্কা হ্যাঁ। ভাই এটা হচ্ছে শ্রীলঙ্কা দেখেন এটা হচ্ছে সাদা আর কি দেখেন गाइस <laughs> आप कुछ बोलो क्या बोले यूट्यूब चैनल है मेरा सब्सक्राइब करने के लिए बोलो थोड़ा यार ये भाई मेरा दोस्त है ये এ, ভাই এটা হচ্ছে আমার বন্ধু শ্রীলঙ্কার মানুষ এটা কি অবস্থা কেসে ঠিক আছে ठीक है ठीक है বরাবর बराबर ওকে জি থ্যাংক ইউ হ্যাঁ हाँ okay thank you okay guys আজকে হচ্ছে এ পর্যন্ত ভিডিও আসলে বেশিক্ষণ ধরে ভিডিও করতে পারি নাই যতক্ষণ পারছিলাম ততক্ষণ করছিলাম আসলে কিন্তু আমার কিন্তু ভয় লাগতেছে এটা কিন্তু আমার পিছন পিছন দিয়ে আসতেছে ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর এরিয়াটা এটা হচ্ছে আমার আরবাফের আর কি এখানে অ্যানিমাল রাখে এখানে সবসময় মানে গোড়া ওট এগুলা মানে এটার মানে এগুলা রাখার জায়গা এটা দেখেন গাইস ঘরগুলা কিন্তু অনেক সুন্দর এক একটা রুমে এক একটা করে এসি রাখছে এখানে মানে একটা ঘোরার জন্য একটা এসি একটা পাঙ্খা সব কিছু অনেক সুন্দর করে রাখছে দেখেন গাইস দেখেন আমি কিন্তু সব কিছু কিন্তু গোড়ায় দেখেছিলাম এখানে একটা আছে ঘর গোড়ার আর ওইদিকে আর একটা আছে ঘর আর বাকিগুলো হচ্ছে এখানে মানে এই ঘাস তারপরে ওই পিছনের সবগুলো হচ্ছে কাজুর গাছ আর কি খেজুর গাছ অবশ্যই আপনারা সবাই চিনেন আজকে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ বাই বাই